আমি একটা প্রশ্ন করেছিলাম জেলখানায় একজন বড় আলেমকে যে আজকে উত্তর দেবেন না আগামীকালকে দেবেন উত্তরটা তো এই যে আফগানিস্তানে জঙ্গি ঠাই পাই ইরাকে ঠাই পাই বোমা হামলা হয় হয় না বাংলাদেশে হয় ইন্ডিয়াতে হয় তারপরে আপনার সিরিয়ায় হচ্ছে মিশরে হচ্ছে কিন্তু এই জঙ্গি হামলা সৌদি আরবে হয় না কুইয়েতে হয় না দুবাইয়ে হয় না মালদ্বীপে হয় না কারণটা কি বলবেন তো একটু তখন সাথে সাথে বলছে উত্তর কালকে না তুমি এখনই নাই বলে মানে এই আয়াতটা পড়ে শোনা যাচ্ছে আল্লাহ ওয়াদা করেছেন যারা শিরিক মুক্ত থাকবে ইমানকে পরিষ্কার রাখবে আল্লাহ নিজে তাদেরকে নিরাপত্তা দেন কি বুঝলেন তাহলে আল্লাহ নিরাপত্তা দিবে আপনি ইমানকে সংরক্ষণ করেন বাকি দায়িত্ব কার আল্লাহ আমাদের ইমান সংরক্ষিত না মাজার পূজা আছে কবর পূজা পূজা বুজুর্গ পূজা দরবেশ পূজা আলেম পূজা সাহেব পূজা কিচ্ছু নাই তাহলে কুয়েতে আছে দুবাইয়ে আছে মালদ্বীপে আছে মালদ্বীপে আপনারা অনেকেই ঘুরতে গেছে আমিও গেছি অনেক কিছু হতে পারে মৌলিক যে তথ্য এইগুলো তো জায়গা পায় কি করে পাকিস্তানে বোমা হামলা হয়ে সারখার হয়ে যায় মাঝে মাঝে একসঙ্গে মরে একশো সত্তর জন মরে যায় একসঙ্গে ঘটনা ঘটছে না দেখো এক স্কুলে মারছে কতজনকে আফগানিস্তানে ইরাকে তারপরে ফিলিস্তিনে তোর ভাই কাশ্মীরে তোর ভাই তারপরে সিরিয়া তো প্রতিদিন মরতে আছে লেবাননে মরছে লিবিয়ায় মরছে আল্লাহ যদি আপনার দায়িত্ব নিয়ে নেয় তাহলে পৃথিবীর কোন শক্তি আপনার উপরে আক্রমণ করে পারবে না বরং দেখলেন না বাংলাদেশের এক শ্রেণীর ইসলামপন্থী শিয়াপন্থী এরা বলে যে সৌদি আরব আমেরিকার গোলাম বুঝতে পারলেন আমেরিকার গোলাম সৌদি আরবের আলেমরা ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল বলে না হ্যাঁ আপনাদের মতো টুপি আলা দাড়ি আলা জুব্বা আলা এরাই বলে কিন্তু কথা এরা শিয়াদের ভাষায় কথা বলে শিয়ারা এইভাবে কথা বলে অথচ আমরা কি দেখলাম মিডিয়াতে সবকিছু আসে যখন বাইডেন ফোন দিল মোহাম্মদ বিন সালমানকে ফোন উঠাই নাই মিডিয়া আসলো না বাইডেনের ফোন মোহাম্মদ বিন সালমান ধরেনি এরপরে বাইডেনও সৌদি আরব আসলো তখন কি বোঝা গেল গোলাম আমেরিকা না সৌদি আরব আমেরিকাই সৌদির গোলাম শুধু আমেরিকা না বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি তিনটা আমেরিকা চীন এখন রাশিয়া এই তিনটা চীনও তেল মারে সৌদি আরবকে রাশিয়াও তেল মারে সৌদি আরবকে একে ঠিক রাখতে পারলে আমেরিকাকে সাইজ করা যাবে না আমেরিকা মনে করে সৌদি আরবকে ববলে রাখতে পারলে চীন রাশিয়াকে সাইজ করা যাবে বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করছে কারা আসলে কিছুটা বুদ্ধি থাকা লাগবে পড়াশোনাও করা লাগবে খামা খা চিল্লাই মনে হয় যে এরা বাংলাদেশ থেকে এরা গিয়ে হারামাইনের দায়িত্ব নেবে বুঝছেন তুমি নিজের দায়িত্ব নিতে পারো না হারামাইনের দায়িত্ব নেবে তাই না আর ইরানের পক্ষে কথা বলে কত সুন্দর রাষ্ট্র ইরান ইসলামে বিপ্লব হয়েছে এখানে কোনো বিশ্বাখানা নাই ইরানের বিশ্বাখানার দরকার আছে পুরো রাষ্ট্রটাই বিশ্বাখানা পতিতালয় যেখানে ছেলে মেয়ে সাময়িক বিবাহ করতে পারে ছাত্রছাত্রী বিয়ে করতে পারে তারপরে গুপ্তঙ্গ ভাড়া নিতে পারে আপনারা একদিনের জন্য ভাড়া নিলেন নিয়ে একদিন থাকলেন পরের দিন চলে আসলেন এগুলো সব বৈধ আইন ওই দেশে ওই দেশে পতিতালয়ের দরকার আছে এমনি পতিতালয় রাষ্ট্রটা এগুলো না বোঝার কারণে বেশি গালিগালাজ করে তাওহিদপন্থীদের গালিগালাজ করলে সরাসরি নারাজ হন কে হিসাব করে কথা বলতে হবে